Hi guys back to my YouTube channel আমি আপনাদের সাথে আছি রতন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকের থামনেলটা দেখার পরে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটি কী নিয়ে এবং কি বিষয়ে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক লেস্ট গো দেখেন ভালো করে লক্ষ্য করে কিভাবে সুতা লাগানো হয় এটার মধ্যে ঢুকাইতেছেন এটার নাম কি সুতাতে ঢুকাইতেছেন এই যে ঢুকাইতেছেন ওটা হচ্ছে টেনশন বার ওটা ফোর্থ থ্রেড ওভারলক মেশিন ঝুঁকি ও এই মেশিনের নাম ঝুঁকি ওভারলক মেশিন যে এটা কি নাম বললেন ঝুঁকি ওভারলক হ্যাঁ। যে এই মেশিন দিয়ে মানে আপনার কি কি কাজ হয় এই মেশিন দিয়ে কি কি কাজ এই মেশিন দিয়ে অনেকগুলো প্রসেস হয় প্রসেসের নাম হচ্ছে সাইড স্লিপ জয়েন্ট ঠিক আছে হ্যাঁ। তারপরে ইনসিম <clears throat> Thank you. এটা প্রথম লোবারে সুতা বলে লাগানো হচ্ছে একই সুতা লাগা ওকে হয়েছে হ্যাঁ ওকে হয়ে গেছে Música Thank you. Thank you. ঝুঁকি মেশিন ওভারলক ঝুঁকি মেশিন ওভারলক ঝুঁকি মেশিন যারা আপনারা কাজ কখনো করেন নাই যারা একবারে নিউ যারা কাজ শিখবেন তার জন্য তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ এই ওভারলকে কাজ শেখার গুরুত্বপূর্ণ ঠিক আছে আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন